পল্টু বলতো বাংলাদেশের রাজধানী কোথায় জানি না ম্যাডাম তাহলে বেঞ্চের উপর দাঁড়াও ম্যাডাম বেঞ্চের উপরে দাঁড়ালে কি বাংলাদেশের রাজধানী দেখা যাবে বলতো কিসের মাঝে ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় ঘাসের মাঝে কি ঘাসের মাঝে অবশ্যই ম্যাডাম গরুকে কখনো চশমা পড়তে দেখেছেন বল্টু বলতো ছেলেটি হাতির পিঠ থেকে পড়ে গেছে কি পদ আপদ আর হাতি বিপদ বল্টু বলতো what is your mother's name আমার মায়ের নাম আশাপূর্ণা আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি উত্তর ইংলিশেই দিবে my mother name is hopeful